আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন বাংলাদেশের উপর থেকে রোহিঙ্গাদের চাপ কমানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এদেশে আশ্রিত কিছু রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ সফরের প্রাক্কালে এক সাক্ষাৎকারে একথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলেট তিনি বলেন মিয়ানমারের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে এতে উদ্বেগ বাড়ছে ডেরেক সুলেট আগামী মঙ্গলবার বাংলাদেশ সফরে আসতে পারেন এই সফরে রোহিঙ্গা সংকট এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার পেতে পারে এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন গতকাল এক ব্রিফিংয়ে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক সুরেটের আসন্ন সফর বাংলাদেশ মার্কিন সম্পর্ক জোরদার করতে সহায়তা করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট বাং কক্সবাজারের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হবে আগামী বিশ ও একুশে ফেব্রুয়ারি কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে চিত্রাঙ্কন আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানমালায় সাংস্কৃতিক জোটভুক্ত সংগঠনের পরিবেশনায় থাকবে গান আবৃত্তি ও নৃত্য উখিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহকারী কমিশনার ভূমি সালে আহমেদ উপস্থিত ছিলেন সভায় যানজট নিরসন ও পথচারীদের দুর্ভোগ কমাতে কুটবাজার সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্টেশনে স্থাপিত নির্ধারিত গাড়ি পার্কিং কার্যকর ও অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে উপজেলার চোরাচালান দমন টাস্ক ফোর্স কমিটির সভা একই স্থানে অনুষ্ঠিত হয় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক ছয় দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল চকুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারে শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা রিসোর্স কর্মকর্তা ফেরদৌসি বেগম প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিরিশ জন শিক্ষক শিক্ষিকা অংশ নিচ্ছেন প্রশিক্ষণে ইংরেজি শেখানো কৌশল বিষয়ে ধারণা দেয়া হচ্ছে জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে টেকনাফ উপজেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে গতকাল দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান টেকনাফ উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ের পরিচালক ডক্টর সহদেব চন্দ্র সাহা এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন টেকনাফে তিরিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দুজন মাদক কারবারিকে আটক